ওকে গাইজ আমরা এখন বর্তমানে শিপিয়ার্ডে নামতেছি এনিমিকে গুছিয়ে মারার জন্য আমাদের বাংলাদেশের সাদা লুঙ্গিটা পরে আসছে পড়ছে এবং আমার বেড লাল শার্টটা পরে চলে আসছি তো এখানে কোবাকুবি হবে আজকে করা হ্যাঁ কিরে ভাই কেউ নাই ও ওই যে এসএল গেমার আসছে না ডরে মনে সবাই নেমে গেছে সো গাছ চলুন আমরা নিচে চলে যাই নিচে যাওয়ার জন্য কোন জায়গায় গেলে ভালো হবে এন্দা যাই নিচে নামি তো ওয়ান টু থ্রি সো নিচে গেলে একবারে ও আলোটা ছেড়ে দেই তাহলে চলুন আমরা লুটমুট করে আসি এখান থেকে আরে এটা কেন এটা আরে আরে পিছে মোর দৌড় দৌড় দৌড় আপনার কিন্তু বয়স ভাববেন না আমি ডরা ডরা দিয়েছি এনিমি দেখি আমি ডরা যাইতেছি গিয়ে কিন্তু না গাইস আমি যাইতে গিয়া মানে ওই আমার দেখে ডরা ডরাই দেখি আমি ইচ্ছা করে যাইতে শিখা আপনারা যেটা মনে করেন আর কি এইটাই আর কি তো চলুন লুটমুট করে তারপর আসতেছি সো গাছ লুটমুট করার পর এখানে একটা এনিমিকে দেখছি যে এনিমি দৌড় দেখুন সাইডে গেছে আমি সঠিক দেখি নাই সো ওখানে উরে ভাই ভাই মনে করেন আমি ডরাইছি হ্যাঁ এনিমি ডরে দৌড় দিয়েছি আর কি সো ওকে মারতে হলে এখানে একটু জুম করে খেলা রাখতে হবে একটু বটের মধ্যে খেলতে হবে না কিন্তু মারতে এই যে এই হেচুট ও নো হেচুট লেগে গেছে গাইজ আমার কি মুভমেন্টটা মনে হয় গাইজ আমার মুভমেন্ট দেখেন গাইজ আরে ভাই আমি হ্যাকার তো ভাই আমি তো ভাই রক এফ এফ রাইস্টার আমি জ্ঞান গেমিং সব রে ভাই আমি ভাই দেখেন গেছে আমার মুভমেন্ট দেখছেন গেছে হ্যাঁ? আমি তো পুরাই অস্থির গেম প্লে করি ভাই দেখেন আমার মুভমেন্ট দেখেন গেছে আমার মুভমেন্ট ওপি মুভমেন্ট গেছে হয়েছে আমি তো পুরো হ্যাক কার ভাই আমার বাল ছিঁড়া গেল গাইস জোনটা শুট হইতে স্যার মনে মনে কেমন একটু ডর ডর লাগতেছে ভাইস কি করবো ডর লাগতেছে কেমন জানি একটু হালকা হালকা ডর ডর ওই এই ক্যারেক্টার পিছন মারে ক্যারেক্টার পিছন মারে এই ল ওই দেখ ওইখানে বসে বসে আমার পিছন ডর মানে মেরে দিত সরি আমার না মানে আমি যে প্লেয়ারটা আমার প্লেয়ারটার পিছন মেরে দিত মানে আমার মেরে লিত সো ওকে একটা হেডশট দিতে হবে যেভাবে হোক রক ওয়েভের মতো আর মাইরে কিন্তু যে মুভমেন্ট দেখাইতে হবে গাইস মুভমেন্ট যদি না দেখায় তাহলে কিন্তু কেউ বুঝবো কেউ সাবস্ক্রাইব করবো কেউ সবাই লাইক করে দেবেন কিন্তু গাইস এই আবার গেম প্লে দেখতে হলে সবাই লাইক করবেন সো এখানে হেডশট মার চিন্তা ভাবনা করতেছি সো ওকে মাইরে একটা হেডশট দিব আল্লাহ উড়ি উড়ি উড়ি উড়ি উড়ি হেডশট গাইস মুভমেন্ট দেখেন মুভমেন্ট ওরে ভাই আমার মুভমেন্ট দেখেন গাইস আমি hacker bro I am hacker from mafia to Bangladesh এই মুহূর্তে দেখেন গাইস দেখেন আমি হ্যাকার ভাই আমি হ্যাকার আমি হ্যাকার ভাই আমার মুভমেন্ট দেখেন গাইস আমার মুভমেন্ট একবার দেখেন গাইস আমার লেখকে পারো ভাই হ্যাঁ আমার রাইসটা কালকে আমার বাংলাদেশ আইয়া বসেছে ভাই তোমার একটা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবো আমি কই না আমি কাস্টম খেলবো না আমার এখন বাংলাদেশ সার্ভার এখানে আমার মুভমেন্ট দেখেন গাইস আমার ও নো আমার কজন দেখছে গাইস একজন আমি ভাবছি ও বা বেশি খেলেছি সো আমি একটা মুভমেন্ট দেখতে গেছি এখানে আমি লুটমুট করে নিই সো চলুন আমরা আর একটু ভিডিওটা পোস্ট করে দিই সো গাছ আবার ব্যাক করলাম সো জোনটা ছোট হইতেছে কেন জানি আবারও মনে মনে একটু ভয় লাগতেছে যে কন্দা মারে কি কেডা কি মারে কন্দা ও ওরে ওরে ভাই আবার বিষ্ণু মাতাছে ভাই আবার আবার আবার বিষ্ণু মাতাছে কুইতে মারে কুইতে মারে কুইতে মারে ভাই ভাই ভাই ভাই ভাই দুইদিকে দুইটা গোল মারি ভাই ভাই আমার আমার হার্টবিট কাঁপতেছে ভাই ভাই ভাই ভাই কেউ আমার বাসেন ভাই ভাই ভাই কে আছে ভাই ওরে ওরে ভাই ভাই কন্দা মারতেছে আলাই হালা ওই যে এই যে এই যে চান্দ দেখে যে হেডশট দিতে বড় হেডশট দিতে ও কি ভাই সাহেব OP headshot guys OP movement দেখেন গাইস ওরে ভাই সাহেব এটা কি ওর আমার মুভমেন্ট দেখেন আমার কাছে আমার মুভমেন্ট গেছে এটা হচ্ছে আমার মুভমেন্ট গেছে বুঝতে পারছেন হ্যাঁ আমাকে দেখেন কত মানুষ দেখে আমার কাছে আমি তিনটা কিল করে বলছি ভাই আমার মুভমেন্ট দেখেন ওপি মুভমেন্ট কিন্তু ভাই আমি আমার কাছে রাইসটা কালকে কিন্তু আইসে আমার বাসা গেছে আইসে কিন্তু আমার বলছে ছবি টবি তুলে দেন ভাই আমি ছবি তুলতে পরে রকে ভাই ছিল ভাই ছবি তুলুন ভাই একটা কাঠুর আমি কীভাবে দিলেন ইন্ডিয়া থেকে জ্ঞান শোধন হয়েছিল গাইছে আমি কিন্তু জ্ঞান শোধন নেই কাবু বুমাব্বু তো সারাদিন আমার মেসেজ ভাই একটা গেম প্লে আমি খালি লোল দিই ভাই বুঝছেন আমি লোল দিই দেখেন গেছে আমার কত মানুষ দেখতেছি গেছে আমি কিন্তু হ্যাকার ব্রো আমি হ্যাকার ফ্রম বাংলাদেশ সো গাছ হঠাৎ করে এখানে আমার চাস্তো সাথে দেখা গেছে যখন চাস্তো ভাই কীভাবে হুন্ডাতে যাতে সামনে ডাক দিল না জন্য দুই তিনটা পিছনটা দিয়ে দিলাম ও লাগেন না কেন ভাই আমি তো বড় হয়ে গেছি একার থেকে সো ও না দু তিনটা পিছন দিয়ে দিয়ে দিছি মানে ওই হিটা না ভাই না করতে পারে হ্যাঁ এটা পিস্তলের গুলি আর কি পিছন দিয়ে দিছি পিছন দিয়ে না বড়ি দিছি সো চলুন আমরা মিলকে না হয় লাস্ট জন কোনো বছর আগে দেখে লই খান গাইছি সো গাইস লাস্ট এনিমি রয়েছে আমার বুকটা খালি দুপুর দুপুর দুপুর করতেছে ভাই বিশ্বাস করেন ভাই এটা কিন্তু গাইস র্যাঙ্ক ম্যাচ না এটা কিন্তু ক্লাসিক ম্যাচ তাও আমার বুকটা কেমন দুপুর দুপুর করতেছে গাইস ভয় কেমন একটু ভয় ভয় লাগতেছে গাইস আমার একটু ভয় লাগে ওইখানে এনিমিটা গেছে আমি খেয়াল করছি কিন্তু এনিমি দেখছি না আমি একটু জাপসা মাপসা দেখছি কারণ আমার একটু যাই তো মানে জ্ঞান জ্ঞান আবার ওরা পাইবেন না ঠিক আছে সো এখানে এনিমিটা মারার জন্য আমরা ট্রাই করবো অনেক আশা করছে অলরেডি আমার পিছন মারার জন্য কিন্তু অত জানে না যে ওরা আমি পিছনে ওই দেখেন কী মারছে গ্রেনেড মারে স্বাস্থ্য বাই দিয়ে আমার গ্রেনেড মারে সো এখানে ও গ্লোল ব্যান্ডসে ভালো প্লেয়ার আমার মনে হয় না আমি ওর সামনে টিকতে পারবো ওকে একটা হিট রে বট ওকে ওকে ওকে ওকে ও দূরে ভাই দূরে হিট লাগছে ভাই দুইটা হিট লাগছে এবং দুইটা হলো লাগছে গাইস গাছ এখানে গ্লোয়াল আছে ওরা মেরে দিতে পারবো গাইস ব্যাপার না যে কোনো মতো মেলে দেখেন এই যে ডিট জান আরে ওর ভিতরে লক হয়ে গেছে রে মাদার ফাকার বডিতে লক হয়ে যায় কেন লক হবে এটা কেন ভাই আমার একটু বুঝান আপনারা বুঝান আমি হ্যাকার না ভাই দেখেন আমি হ্যাকার দেখেন একটা মার মারমু দেখবেন দেখবেন দৌড় দিব একটা বগের মধ্যে দৌড় দিব দেখেন ওরে আর গ্রেন আমার গ্রেন হ্যাঁ গোলাল গোলাল গোলাল আরে ভাই রে ভাই ভাই ভাই ভাই বলো দেবেন তো দেখালে গেলি গোলাল মার ইয়ে মারতেছি গ্রেনেড মারতেছি আমি কিন্তু হ্যাকার গাইছি আমার দেখে কিন্তু ডরাইতেছে গেছে এখন ওই আমার গ্রেনেড মারতেছে হন টেস্ট আর কিন্তু অনেক হিচু দিয়ে মজা বুঝতেছে না গেছে আমার সামনে আমার গ্রেনেড ফুটলো না কার গ্রেনেড ফুটলো বুঝতেছি না সেখানে গোলাল মোল মারতেছি গেছে মাথা নষ্ট গাইছে ও আমার মারবে না আমি ওরা মারবো কিন্তু ম্যাডাম গাইছে আমি যে কোনো মতো ওরে ও কু ও যে উপরে উপরে উপরে উপরে বাই বাই বাই সাপ দেখিনি খেয়াল করি না উপরে দেখেছি আমি বলছি নিচে হয়তো মেবি আছে সো একটা ইয়ে মেরে দিলাম সো এখন হেডশটটা লাগে না কে বাই বাই বাই বাই একটা লাগ ও টিপে মেলাম খান গেছে হেডশট কিন্তু দু তিনটা লাগছে গেছে হ্যাঁ আমি খেয়াল করি না হয়তো মেবি দু তিনটা হেডশট লাগছে গেছে এখানে কিন্তু আর আমাদের গ্রেনেড গুলোও নাই ইয়েও নাই সো ওকে আর মারতে পারবো না আমার মনে হচ্ছে যে আমি এখন ডেড হয়ে যাবো সো এখানে একটা লেল লাইনটা এখানে বসাই দিই যে এই যে এই এই কোনোটা বদলে নিচে লাভবে তাহলেই বারোটা বাদাটি মরে সো গ্রেনেড মারছে ও এত গ্রেনেড কিরে ভাই এত গ্রেনেড কি হ্যাঁ আরে বাইরে ভাই বেস্ট আপডেট কিনে হওয়া ভালো ভালো আলোকটা সাইড দিমু আলোকটা নিচে পড়ছে ও রে ভাই সাপ চাইলে কিন্তু মারতে পারতাম গাইছে হ্যাঁ আমি কিন্তু মারতে নিজে আরে দেহ বোন ফুতের করে বইন ফুতে প্রথমবার বুয়ালিছে এই লেগে যে ড্যান্স দিছে